আল্লাহ পাক বলেন নবী গো কিতাবের ভিতরে আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিসালামের আলোচনা করেছি আমার খলিলের কথা বলেছি আমার খলিলের একটু আলোচনা তোমার উম্মতকে শোনায়া দাও আমার খলিল ইব্রাহিম তিনি একজন সত্য নবী ছিলেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এবার আমরা তিন নম্বরের একজন সত্যবাদী পেয়েছি তিনি হচ্ছেন খলিলুল্লাহ যাকে আমার আল্লাহ বন্ধু বানিয়েছে আল্লাহ কি বলেন আমার খলিল বন্ধু কিভাবে সত্যবাদী হয়েছেন এরপরে আয়াতগুলো একটু তেলাওয়াত করে শোনাই আপনাদের কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এরপরে আল্লাহ পাক কি বলেন إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا আল্লাহ পাক বলেন হযরত ইব্রাহিম তার বাবাকে সঠিক পথে দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম যখন দেখলো তার বাবা মূর্তি পূজা করতেছে মূর্তি বানিয়ে বিক্রি করতেছে আমার ফলে তার বাবাকে বলে বাবা রে আপনি কার পূজা করতেছেন এমন হাতে বানানো পাথরের পূজা করতেছেন বাবারে এই পাথর তো কিছুই শোনে না দুইটা কান তো দেখতে দেখা যায় মূর্তির মধ্যে কান আছে না নাই আছে কান আছে কিন্তু কান দিয়ে পাওয়ার নাই কান আছে কি নাই কান আছে পাওয়ার নাই হজরত ইব্রাহিম বাবাকে বলে বাবা এমন একটা পাথরের মূর্তি পূজা করতেছ যার কিন্তু কান আছে কানের মধ্যে কি নাই পাওয়ার নাই তার কিন্তু দুইটা চক্ষু দেখা যায় চোখের মধ্যে পাওয়ার নাই বাবারে কার আবাদত করো যে কানে শুনে না চোখে দেখে না তোমার কোনো কাজে আসে না উপকারে আসে না তুমি এমন মূর্তি কেন পূজা করো হজরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন ইয়া আবাদি বাবা শুনো ইন্নি কদ জানি মিনাল ইলমি মালাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সুবিয়া বাবারে শোনো আমি হলাম আল্লাহর খলিল সাইদিনা ইব্রাহিম আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন বন্ধু রূপে গ্রহণ করেছেন আমার আল্লাহ আমার কাছে এমন একটা নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে নবুয়ত আমার কাছে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন আমি নবী হয়ে গেছি এবার তুমি আমাকে অনুসরণ করো তোমার তুমি মরতে বোঝা ছেড়ে দাও আমার অনুসরণ করো এবার আমার অনুসরণ করো আমি তোমাকে সোজা পথ দেখাবো আমি তোমাকে সঠিক রাস্তা দেখাবো হজরত ইব্রাহিম বাবাকে বলেন ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া আমার কাছে আল্লাহ পাক নবী পাঠিয়ে পাঠিয়েছেন আমার কাছে ওহি পাঠিয়েছেন আমার অনুসরণ করো আমি তোমাকে সঠিক রাস্তা দেখাই দেব কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে সেই পথ আমি তোমাকে দেখিয়ে দিব জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সন্তান লেখাপড়া করে শিক্ষা দীক্ষা হয়ে বাবার চাইতে বড় হতে পারে ঠিক কিনা বলুন বাবার চেয়েও বড় অর্জন ডিগ্রি অর্জন করতে পারে তখন কিন্তু বাবাকেও সেই শিক্ষিত সন্তানের কথা শুনতে হয় ঠিক কিনা বলে আপনি যদি বলেন আমি বাবা তুমি আমার ছেলে তুমি আমাকে নির্দেশ দিচ্ছ ভালো কথা আপনার সন্তান এমবিবিএস ডাক্তার হয়েছে আপনি এবার ঘরের মতো সুস্থ হয়ে পড়লেন এবার আপনি কাকে দিয়ে চিকিৎসা করাবেন কথা বলুন সন্তানকে দিয়ে চিকিৎসা করাবেন কারণ সন্তানের চেয়ে আপনার আপনার কেউ নাই ইব্রাহিম বলে বাবা আল্লাহ আমাকে নবী বানিয়েছে এবার আমার কথা শুনতে হবে আমি তোমাকে সঠিক পথ কোনটা সেটা দেখিয়ে দিব হজরত ইব্রাহিম বলেন পিতা তুমি শয়তানের অনুসরণ করো না শয়তানের কোন পূজা দিও না ইয়া আবাতিলা তাবুদিশ শাইতান শয়তানের কোন অনুসারী তুমি হবে না শয়তান তোমাকে মূর্তি পূজার কথা বলবে তুমি শয়তানের কথা শুনবে না শয়তান তোমাকে গান শুনতে বলবে তুমি গান শুনবে না শৈতান তোমাকে পরনিন্দা করতে বলবে তুমি পরনিন্দা করবে না শৈতান তোমাকে ডাকাতি করতে বলবে তুমি ডাকাতি করবে না শৈতান তোমাকে জেনা করতে বলবে তুমি জেনা করবে না ইয়া আবাদি লা তাবুদি শাইতান ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া শয়তান তো আমার আল্লাহর অবাধ্য হয়ে গেছে শয়তানের অনুসরণ করা যাবে না শয়তানের অনুসরণ করা যাবে না না কারণ শয়তান সে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে আল্লাহ পাক আদমকে শ্রদ্ধা করতে বলেছে সে আল্লাহকে জ্ঞান আর বুদ্ধি দিয়ে আল্লাহর সামনে যুক্তি দেখিয়েছে আল্লাহ বললেন তোমার যুক্তির দরকার নাই আমার নির্দেশ পালন করো নাই আবা ওস্তাকবার ওয়াকার মিনাল কাফিরিন তুমি কাফের হয়ে গেছো আমার জান্নাত থেকে তুমি বেরিয়ে পড়ো জোরে শুরু বলুন নাউজুবিল্লাহ এবার হজরত ইব্রাহিম বলে বাবা শোনো এখনো সময় আছে সময় থাকতে ভালো হয়ে যাও অনেক দিন শয়তানের তাবেদারি করেছ অনেক দিন শয়তানের পিছনে পিছনে ঘুরি ঘুরি করেছ আজ থেকে শয়তানের একটা বাবা দিয়ে দাও কখন জানি আমার আল্লাহর পক্ষ থেকে আজাব এসে তোমাকে ধ্বংস করে দেবে এখনো সময় আছে আল্লাহর আজাব আসার আগে আগে ভালো হয়ে যাও এই জন্য আল্লাহ বলেন আমার খলিল বাবাকে সঠিক পথ দেখিয়েছেন সত্য কথা বলেছেন এই জন্য আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি এই জন্য আমি ইব্রাহিমকে সত্যবাদী নবী বানিয়ে দিয়েছি জোরে সোরে বলুন সোমান এখন কিছু কিছু বক্তা আছে বড় বড় সিদ্দিকি সারা জীবন সারাদিন শুধু মিথ্যা কথা বলে আছে না নাই কোরআন আছে একটা বলে আর একটা হাদিস আছে একটা এ বলে একটা এর নাম হচ্ছে বড় সিদ্দিকি সিদ্দিক কিভাবে হতে হয় আমার হজরত সঈদিনা ইব্রাহিম আলাই সালাম থেকে শিক্ষা নিতে হবে বাবাকে সঠিক পথে ডেকেছিলেন আমার আল্লাহ বলেন ইন্না হুকা না কানা সিদ্দিকান ফিরিয়া জোরে সোরে বলুন সুবহানাল্লাহ এবার একটু কোরআনের কাছে যাই কোরআন বলে এক নম্বরের সত্যবাদীকে আপনারা তো বলে গেছেন এক নম্বরের সত্যবাদী কার কথা বললাম আল্লাহ যে মনে বলবেন এক নম্বরের সত্যবাদীকে এক নম্বরের সত্যবাদী আল্লাহ এক নম্বরের সত্যবাদী সত্যবাদী কোরআন বলেন এক নম্বরের সত্যবাদী কে আল্লাহ এক নম্বরের সত্যবাদী কোরআন দুই নম্বরের সত্যবাদী আমার রাসূল দুই নম্বরের সত্যবাদী হাদিস এবার তিন নম্বরে সত্যবাদী পেলাম হজরতে সাইয়িদিনা ইব্রাহিম তিনি বাবাকে সঠিক পথে আহ্বান করেছেন আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন বাবাকে মূর্তি পূজা বলেছেন এই জন্য আল্লাহ বলেন আমার ইব্রাহিম সত্যবাদী এবার কোরআনের কাছে গেলাম কোরআন বলো এরপরে সত্যবাদী কে এবার কোরআন বলে সৌরা মারিয়ামের চুয়ান্ন নম্বর আয়াতটা একটু খুলেন আল্লাহ